তখন মুসার ইসলাম বললেন আপনি রাখান আমি এখানে নিজের ব্যক্তিগত কোনো মতামত নিয়ে আসি নাই আমি আল্লাহ পাকের পৈগাম নিয়ে আপনার দরবার এসেছি আমার সাথে আল্লাহ আছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লার সোয়ে তাহারিমের এগারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে এমন একজন মহিষী নারী মহিলার কথা আলোচনা করেছেন আল্লাহ পাক যার নামকে গোপন রেখে কোরআনে পাক সুরত এবং সুরতুল কসাসের অসংখ্য আয়াত আল্লাহ পাক হাজির করেছেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আপনারা সেই নারীর নাম শুনতে চান কি চান না আল্লাহ রব্বুল আলমিন যার নাম গোপন করে কোরআনের পাতায় পাতা আয়াত নাজিল করলেন সেই মহিলা সেই আল্লাহর কাছে অতি প্রিয় একজন মহিয়সী সেই মহিলা যিনি হচ্ছেন হজরতে আসি আলাইহি সালাম চিৎকার দিয়ে বলেন সুবাহান এবং যার নামে আজকের এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে আমি বলবো জন্য পরিচালকের অনুরোধে আসবে মাসিয়া সম্পর্কে আমি দু একটা কথা বলবো আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য দিয়ে সোমবার তৌফিক দান করে সাবলে আমি এই পৃথিবীতে কে না শুনেনি একটি নাম যে নাম হচ্ছে ফিরাউন আপনারা সকলে শুনেছেন যার লাশ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে ঠিক কিনা বলুন ফিরাউনের নাম জানে না পৃথিবীতে ছোট বড় এমন কোন আমার মনে হয় মানুষ নাই ফিরাউন পৃথিবীতে এত দাম্ভিক ছিলেন এত অত্যাচারী একজন বাদশাহ ছিলেন এই পৃথিবীতে কেউ যদি অন্যায় করে অবিচার করে তাকে ফিরাউনের সাথে তাকে গৌরান্বিত করা হয় বলা হয় সে একটা ফিরাউন ঠিক কিনা বলুন সম্মানিত হাজারি এই ফেরাউনের বড় রাজপ্রসাদ ছিল যে নিজেকে একজন প্রভু দাবি করেছেন নজবিল্লা বলেন না শুধু প্রভু দাবি করেন নাই আনা রব্বুকুমুল আলা বলেছেন কোরআনের ভাষায় তিনি নিজেকে এই বিশ্বের অধিপতি নিজেকে সর্বোচ্চ প্রভু তিনি দাবি করেছেন মিশরের বড় বড় পিরামিড পিরামিড দেখলে আমরা বুঝতে পারি যে ফেরাউনের কি সিংহাসন ছিল তার কি রাজত্ব ছিল তার কি দাম্বিকতা ছিল এই ফেরাউনের অত্যাচারের রাজপ্রসাদের ভিতরে আল্লাহ এই প্রসাদের ভিতরে এমন একজন মেয়ে ফেরাউনের স্ত্রী করে পাঠালেন যার ভিতরে দয়া ভালোবাসার বলে দিয়েছেন আল্লাহ পাক যার তাও তাওহীদ কবল করার মতো উপযুক্ত করে দিলেন তিনি হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ফিরাউন জানতে পারলো সে কোন ইসরায়েল থেকে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যেই শিশু বড় হয়ে তার সিংহাসনকে তসনস করবে তখন থেকে সে শিশু হত্যা শুরু করে বা ইসরায়েলের যখন কোন বাচ্চা সন্তান জন্ম নিত সাথে সাথে ওই বাচ্চাকে তরবার দিয়ে দুই টুকরো করে নদীতে ফেলে দেওয়া হতো চিৎকার দিয়ে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সু সুআল يذبحون أبناءكم ويستحيون نساءكم ফিরাউন তোমাদেরকে কঠিন আজাব দিত এবং বাচ্চাদেরকে হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত ভাই আমার যেখানে বাঘের বই সেখানে রাত ঠিক কিনা বলুন হজরত মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে আল্লাহামের মাকে বললেন তোমার বাচ্চা প্রসব করার সময় হয়েছে তুমি নিরাপদ স্থানে চলে যাও এবং তোমার বাচ্চাটাকে একটা সুন্দর বাস বয়ে তুমি নদীতে ঢেউতে তুমি ছেড়ে দাও তোমার বাচ্চাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম আল্লাহ পাক বলেন আনে কুযিবিহি বিত্তাবুতি ফাকুযিবিহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহি ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাক وألقيت عليك محبة مني ولتصنع على عيني ওই বাচ্চা যখন নদীর মধ্যে যখন শিশু বাচ্চা এত সুন্দর একজন নবী শিশু বাচ্চা সুন্দর বাক্সের মধ্যে আছে ওই বাক্সটি নদীতে ঢেউর সাথে থাল খেয়ে খেয়ে ফেরাউনের রাজপ্রসাদের পাশে গেল ফেরাউনের রাজপ্রসাদের কুমারী মেয়েরা এত সুন্দর বাস থেকে ওই বাক্সাটা উপরে যায় তখন তারা মা আসিয়ার সামনে যখন নিয়ে যায় মা আসিয়া যখন ওই বাক্সটি খোলে দেখে সেখানে একটা সুন্দর পদ্মটা শিশু আল্লাহ বলে দিলেন ওই শিশুর চেহারে সাথে যখন আসিয়ার চোখ পড়ল আল্লাহ বলে দিলেন আমি আসিয়ার কলবের ভিতরে ওই বাচ্চার প্রতি আমি ভালোবাসা দান করে দিলাম বাচ্চার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিলাম আর আসিয়া ছিল তার কোনো সন্তান ছিল না আসিয়া বাচ্চাটাকে কোলে করে দৌড়ে ফিরাউনের কাছে নিয়ে যায় ফিরাউন বলে আমি যে মুহূর্ত বাচ্চাগুলোকে হত্যা করছি তুমি আমার কোলে বাচ্চা নিয়ে এসেছ তখন আসিয়া ফিরাউনকে বলে স্বামীদের শোনো এই বাচ্চাদের তুমি হত্যা করো না কারণ করোনা তো আইনি এই বাচ্চা আমাদের চক্ষুকে শীতল করবে আমাদের কোনো বাচ্চা নাই সুতরাং এই বাচ্চা যদি আমরা লালন পালন করি বাচ্চা না থাকার যে বেদনা সেই বেদনা দূরীভূত হয়ে যাবে সেই কষ্ট চলে যাবে এই বাচ্চাটাকে আমাদের মাঝে আমরা লালন পালন করব লাতা আসিয়া বললেন স্বামী গো এই বাচ্চাটাকে হত্যা করো না এই বাচ্চাটা আমাদের অনেক কাজে আসবে বাচ্চার চেহারা থেকে বোঝা যাচ্ছে বাচ্চাটা অনেক বাচ্চাটা অনেক সুন্দর পৃথিবীতে বহু শিশু দেখেছি এমন সুন্দর শিশু জীবনে আর দুই চোখ করে কোনোদিন দেখি নাই জীবনে অনেক শিশু দেখেছি শিশুর প্রতি ভালোবাসা জন্মেছে এই বাচ্চার প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয়েছে পৃথিবীতে কোনো বাচ্চার প্রতি দৃষ্টি দেওয়ার কারণে সে ভালোবাসা কোনোদিন জন্মেনি আসিয়া আমাদের খেলাধুলা করবে আমাদের দিলের সমস্ত ব্যথা চলে যাবে চিৎকার দিয়ে বলুন সেই ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ বাইরে মেয়ের বন্ধুরা আমার এবার বাচ্চাটাকে আসিয়া নিরাপদে করে নিল ফেরাউনের হত্যা থেকে বেঁচে গেল আল্লাহ বলেন আমি বাচ্চার জন্য পৃথিবীর সমস্ত মায়ের দুধকে হারাম করে দিলাম যে মাকে নিয়ে আসে দুধ পান করার জন্য হজরত মূসা কোন মায়ের দুধে মুখ দেয় না তখন মুসা আলাহিসাল্লামের বোন সেখানে গিয়ে বলে আমার কাছে এমন তত্ত্ব আছে এমন একজন মেয়ের খোঁজ আছে যে মেয়ের দুধ কোনো শিশু ফিরত দেয় না যে কোনো শিশু ওই মেয়ের দুধ পান করে তখন আসিয়া বলল ওই মেয়েকে নিয়ে আসো তখন মোসা সালামের বোন যে মেয়েকে নিয়ে আসলেন ওই মেয়েকে নিয়ে আসার পরে খুলে দেওয়ার সাথে সাথে শিশু মুসা আলাইসালাম নবজাতক শিশুর কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে দুধ পান করতে লাগলেন আর ওই মেয়েটি হলো মুসা আলাইসালামের মা আল্লাহ বলে দিয়েছেন মাকে বলে দিয়েছেন তোমার সন্তানকে তুমি সাগরের মধ্যে তুমি ছেড়ে দাও তোমার সন্তানকে আমি তোমার করে ফিরিয়ে দিব সাগরের মাঝখান থেকে কোলের মধ্যে ফেলে দিতে পারেন কেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এবার হযরত মুসা আলাইহিস সালাম নিরাপদ হয়ে গেলেন নিজের মায়ের কোলে ফিরে গেলেন মায়ের দুধ পান করতে লাগলেন মুসা আলাইহিস সালামের মা বললেন আমি চলে যাব আমার অনেক বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে তখন আসিয়া বলল তোমার দুধ ছাড়া এই শিশু কোনো দুধ পান করে নাই সুতরাং তোমাকে এই বাচ্চাটাকে লালন পালন করতে হবে আশপাশার থেকে বেতন নির্ধারণ করে দিব আমি চিৎকার দিয়ে বলি সুবাহান ভাই বড় রাজকীয় ভাবে এভাবে মোসা ইসলাম বড় হলেন অনেক বড় হলেন অনেক লম্বা কাহিনী এগুলা নিয়ে বলতে কিন্তু সেই সময় আমাদের হাতে নেই হজরতে মুসা আলাইহিস আল্লাহর কাছ থেকে ওহি পেলেন ওহি পাওয়ার পর আল্লাহ সালামকে কিতাব দান করলেন মুসাকে দেখে আবার আমার রাজ প্রসাদে বড় হয়ে আজকে তুমি আমি সারা পৃথিবীতে একমাত্র রাজত্ব করছি সারা পৃথিবীর আমি একমাত্র রাজু আমি একমাত্র প্রভু জোরে তুমি আমার রাজপ্রসাদে বড় হয়ে আমার খেয়ে তুমি আমি প্রভুর বিরুদ্ধে আরেক প্রভুর দাওয়াত নিয়ে এসেছো তোমার কি সাহসালামকে দাওয়াত দিলেন তোমার মুসার ইসলাম বললেন আপনি রাগ আমি এখানে নিজের ব্যক্তিগত কোনো মতামত নিয়ে আসি নাই আমি আল্লাহ পাকের পৈগাম নিয়ে আপনার দরবার এসেছি আমার সাথে আল্লাহ আছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ ইমানের সাথে থাকবেন কি আল্লাহ একা ছিলেন সাথে ছিলেন আল্লাহ বিজয় হয়েছে ইব্রাহিম চিৎকার দিয়ে বলুন সবাহ আমার বন্ধু আমার ফিরাউন মুসা আলাইহিস সালামের কাছে করলো পরাজয় বরণ করলো সাথে কথাই পারা যাবে না তখন নির্দেশ দিল তার দরবারের যত জাদুঘর আছে মিশরের ভিতরে যত জাদুঘর আছে সমস্ত জাদুঘরকে নির্দেশ দিলেন সবাই যেন তাদের সমস্ত জাদু দিয়ে মৌসাকে যেন ধ্বংস করে সমস্ত জাদু করল তার মাটির মাটির ভিতরে রশি গোলা ঘোড়ায় ঘোড়ায় চোরাতে লাগলো সমস্ত রশি গুলো সাপ হয়ে যাচ্ছে মশার দিকে দিয়ে আসতেছে মশাকে আক্রমণ করবে সমস্ত সাপ গুলো দংশন করে মশাকে হত্যা করে ফেলবে আল্লাহ বলে বললেন তুমি ভয় পেও না তোমার হাতে আমি লাঠি দিয়েছি এটি আমার কুদরতি লাঠি তোমার লাঠিটা পরে তুমি ছেড়ে দাও ওই লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই লাঠি বিশাল একটা জবর হয়ে জাদুকরদের সমস্ত সাপ গুলোকে নিঃশ্বাসে দিয়ে ফেলল আর সেই সময় রাজপ্রাসাদের জানলা দিয়ে সব কাণ্ড দেখতে ছিলেন মা মা থেকে বুঝে গেলেন যেই শিশুকে আমি ছোটবেলায় কুলে নিয়ে লালন পালন করেছি তিনি হচ্ছেন মূসা আজকে ফেরাউনকে আমার আল্লাহ বোলাল আমি দাওয়াত নিয়ে এসেছেন ফিরাউন সমস্ত শক্তি দিয়ে মুসাকে ধ্বংস করতে চেয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন তখন হযরত আসিয়া আলাইহিস সালাম সাথে সাথে কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যিনি কালিমা পরে মুসলমান হয়ে যান